হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম welcome back to my channel আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ডিএমসিসি শিশু পার্ক ধানমন্ডি এটি ধানমন্ডির মেইন রোড সংলগ্ন বাম পাশে অবস্থিত তো দেখতে পাচ্ছেন গেটের বাহিরে কত সুন্দর পরিবেশ আর একটা কুমির হাঁ করে রয়েছে দেখতে অসাধারণ লাগছে তো ভিওর্স আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর এখানে টিকিটের মূল্য একশো টাকা আর আমরা ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছি এত সুন্দর পরিবেশ আর চতুর্দিকে ঠিকঠাক দিয়ে সাজানো আসলে বাচ্চাদের জন্য এটা সেজন্য বাচ্চাদের মন কাড়ানোর জন্য ওনারা অনেক কিছুই ব্যবস্থা করেছে রয়েছে নাগর তো আমাদের সাথেই থাকুন আমি পুরো পার্কটি আপনার সাথে শেয়ার করছি মজার মজার রাইডার দেখতে হলে ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটা দেখতে থাকুন এখানে সিঁড়ি বয়ে অনেক উঁচুতে একটি গুহার মতো রয়েছে এটা বলে ভূতের গুহা এর ভিতর ঢুকলে কেমন ভূতের মতো একটা শব্দ হয় বাচ্চারা এনজয় করার জন্য আর এখানে উঠে একদম ওপরে দেখতে পাচ্ছেন এভাবে উপরে উঠে পুরো ভিউটা নেওয়া যায় আর এত সুন্দর ভিউজ আসছিল আমি ওই জন্য ক্লিপটা শেয়ার করলাম আপনাদের সাথে পারলে আপনারাও এই পার্কটিতে যাবেন যারা ঢাকা ধানমন্ডির আশেপাশে রয়েছেন আসলে একদম মনোরম একটা পরিবেশ এবং বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা খেলাধুলার জন্য তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে উপরে কত সুন্দর এসো আর এখানে সার্কেলের মতো করে তো সেটা তো আমার উঠতে অনেক ভয় করে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আপনারা জানাবেন চলুন আমাদের সাথে আপনারা পুরো পার্কটি এনজয় করতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রাইভ তার মধ্যে দেখা যাচ্ছে মনে হচ্ছে আগুন লেগেছে লাইটিংয়ের মানে ব্যবস্থা করা হয়েছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে পার্কটি আমার কাছে এতটা ভালো লেগেছে যে আপনার সাথে শেয়ার করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি আপনারা আপনাদের বাবুদের নিয়ে সময় কাটাতে পারেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিং প্রত্যেকটা রাইডারে অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে আসলে বাচ্চাদের জন্যই এগুলো করা তো ভিউয়ার্স তাহলে চলুন পুরো পার্কটি এনজয় করুন আমাদের সাথে সাথে ছেলে একদম পাগল হয়ে গিয়েছে যে সে রাইডে উঠতেই চায় দেখতেই পাচ্ছেন সে অনেকটা এনজয় করছে আশা করি আপনাদের বাবুরা আসলেও অনেকটা এনজয় করবে ভিওর্স আপনারা অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ অবশ্যই এরকম মজার মজার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আমাকে অনুপ্রেরণা যোগাতে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বেল বাজিয়ে দেবেন যদি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো আর কি তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন এবং আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আমার ছেলেকেও রাইডে উঠে দিচ্ছে দেখতেই পাচ্ছেন সে কতটা এনজয় করছে তো ভিওর্স আবারও আসবো নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ